ক্রীড়া পরিষদ ছাব্বিশ তিন দুই হাজার উনিশ জাতির তিন দুই হাজার উনিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরাপত্তা বিভাগ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য বিভাগ স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষা সকল উপজেলা নির্বাহী অফিসার তিন দুই হাজার উনিশ ঢাকা এবং দেশের বিভিন্ন শহরে প্রধান জেলা প্রশাসক সকল উপজেলা নির্বাহী অফিসার সমিতি দেশের সকল শিশু পার্ক বোটানিক্যাল গার্ডেন চিলিভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন